এটা ইয়াটা ইনস্টল করবেন এটা এখানে পোর্টেবল ইউজ করলে অনেক কাজই করে না আচ্ছা আমরা ক্যালেন্ডার তো করছি তাই না এখন লেখালেখি লেখার ডিজাইনের কাজ আছে লেখালেখি করা এবং লেখার ডিজাইনের কাজ সম্পর্কে কিছু আজকে ধারণা দেব বিশেষ করে টেক্স টুলস এই যে টেক্স টুল টি চ্যাপলে যে টুলসটা আসে না এই টুলস সম্পর্কে এগুলোর বেশিরভাগই আমার দরকার পড়বে না দরকার পড়ে না প্রথমটা হলেই হয় আর কি আর নিচের এগুলো আছে দেখবেন এগুলো আমরা সাধারণত ইয়াভাবেই করতে পারি যেমন ধরেন টেক্সট টুলসের প্রথম যে টুলসটা আছে সেটা টাইপ টুলস বলা হচ্ছে এবার টাইপ টুলস টেক্সট না তো টাইপ টুলস বলে টেক্সট টুলসও বলে অনেকে টাইপ টুলস টাইপ টুলসের টি যদি সিলেক্ট করি এক জায়গায় যদি ক্লিক করি ক্লিক করে যদি কিছু লিখি তাহলে আসবে ঠিক আছে ইন্টার চাপলে আর একটা লাইনে লেখা হবে এটা সাধারণ আর দ্বিতীয় যেটা আছে সেটা দেখবেন এরিয়া টুলস মানে কি আমরা যখন কোনো একটা এরিয়া নেব এই এরিয়ার ভেতরে যদি এই টুলসটা সিলেক্ট করি নিচে টুলসটা সিলেক্ট করি সিলেক্ট করে এই এরিয়ার ভেতরে ওকে এই এরিয়ার ভেতরে কর্নারে গিয়ে ক্লিক করব দেখবেন যে এরিয়ার ভেতরে লেখা চলে আসবে আমি যাই লিখি এই এরিয়ার ভেতরে আসবে আমার প্যারাগ্রাফ নিয়ে আসি এই এরিয়ার ভিতরে করা হবে এই কাজটা আমরা এই টুলসগুলো সিলেক্ট না করেও করতে পারি আবার দেখেন আমরা যদি কোনো পাথ নেই কোনো পাথ নেই সেক্ষেত্রে দেখবেন নিচের টুলসটা টাইপ অন পাথ টুলস এই পাথের ওপরে এই টুলস দিয়ে পাথ করা যাবে আগে ফিলটা ডিজেবল করে দেয় এই পাথের উপরে ক্লিক করলে এই পাথের উপরে আমরা লিখতে পারবো ঠিক আছে আমরা এই পাথের প্রথম থেকে শেষ পর্যন্ত ইন্ড পর্যন্ত আমরা এটা দিয়ে লিখতে পারবো যখন এই পাথের একটু ইয়া ধারণা দিই আমরা এই একটা টেক্সট টুলস দিয়েই সব কাজ করতে পারি যেমন টেক্সট টুলস দিয়ে এইভাবে তো লিখতে পারি ক্লিক করে একটা জায়গায় ক্লিক করে সেই জায়গায় তো লিখতে পারি এছাড়া দেখবেন যে টেক্সট টুল সিলেক্ট করার পরে আমরা আমরা একটা শেপ নেওয়ার পরে যে কোনো শেপ রাউন্ড শেপই নেই এবার আমরা রাউন্ড শেপই নিলাম রাউন্ড শেপ নেওয়ার পরে টেক্সট টুল সিলেক্ট করার পরে যখন দেখবেন এর ভেতর পাশে কর্নারের দিকে নিয়ে যাব কারসারটা তখন দেখবেন যে কারসারটা টির চারপাশে রাউন্ড চিহ্ন আসে এখন যদি ক্লিক করি তাহলে এর ভেতরে লেখার অপশনটা চলে আসবে আমরা এর ভেতরে লিখতে পারবো ও ও শেপ বরাবরই লেখা হবে এই তো আর যদি আমরা পাথের উপর লিখতে চাই এই যদি পাথের উপরে আমরা লিখতে চাই তাহলে টেক্সট টু সিলেক্ট করে এই পাথের উপরে নিয়ে গেলে একটা চিহ্ন আসে দেখেন ঠিক আছে একটা চিহ্ন আসে এখানে ক্লিক করলেই লেখার ইয়েটা চলে আসবে এখন এর ভেতরে আমরা লিখতে পারবো ঠিক আছে মানে এরপরে টুলসগুলো আমার দরকারই নাই এই একটা টুলস দিয়ে আমার সব কাজই করা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই টুলসগুলো দরকার পড়ে না এগুলো আমরা ডিলিট করে দেই আচ্ছা দেখেন যখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব তখন দেখেন কয়েকটা অপশন আসে এখানে একটা আছে মাঝখানে একটা ইন পয়েন্ট একটা স্টার্ট পয়েন্ট এই তিনটা পয়েন্ট আসে ঠিক আছে আমরা ইন পয়েন্টটাকে সরাইয়া এই দিকে নিয়ে আসতে পারি এই লেখাটা কপি করি আগে কন্ট্রোল সি দিয়ে কপি করি কপি করে এখানে দিই কন্ট্রোল ভি করি এবার ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এই লাইনগুলো আসবে একটা হচ্ছে গিয়ে ইন্ট একটা হচ্ছে মিডিল একটা হচ্ছে গিয়ে স্টার্ট আচ্ছা আমরা এটাকে সরাই দেই তাহলে পুরো লেখাটা আসবে ঠিক আছে লেখার বোধহয় সাইজ বড় হয়ে গেছে আমরা সাইজ ছোট বড় করবো কিভাবে লেখাটা সিলেক্ট করে control shift less than greater than ছোট হয়ে গেল ঠিক আছে আবার ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি দেখেন এটা ইন্ডিং পয়েন্ট এখানে আছে আমরা ইন্ডিং পয়েন্টটাকে এখানে নিয়ে আসি ছেড়ে দেই দেখেন এখানে মাঝখানে একটা পয়েন্ট লাইন আছে এটা স্টার ইয়া মিডিল সেন্টার পয়েন্ট এটাকে ধরে যদি আমি এই দিকে সরাই তাহলে কি করে এইদিকে সরে আসতেছে মাছ বরাবর পুরোটা নিয়েই ঠিক আছে আবার এটাকে যদি নিচের দিকে নিয়ে যাই তাহলে কি হয় নিচের দিকে লেখা চলে আসে উপরের দিকে নিলে উপরে যাবে নিচের দিকে নিলে সিধা পাশে তো হবে না না মানে উল্টে দিলে নিচের দিকে আসবে হ্যাঁ চলবে আচ্ছা মানে এগুলো কিভাবে কাজ করে সে সেগুলো দেখাবো অনেক সময় আমাদের দরকার পড়ে আর একটা টুলস আছে সেটা একটু গুরুত্বপূর্ণ সেটা কাজে লাগতে পারে যেমন হচ্ছে আমরা যদি একটা রাউন্ড চিহ্ন নেই ভার্টিক্যাল টাইপ উপর থেকে নিজ দিকে আসবে এটা আর কিছু না এই টুলসটা দেখি দেখতেছেন এটা কিভাবে কাজ করতেছে এটা একেবারে লাইন বরাবর ওইভাবে লিখে যাচ্ছে স্টেট ভাবে এটা একটু কাজে লাগে এই টুলসটা আমরা রাখতে পারি আর অন্য টুলসের আমাদের তেমন দরকার পড়ে না টেক্সট টুলসের এটারও তাই আপনি যদি হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন এখানেও তাই আসবে এন্ডিং পয়েন্ট মিডিল পয়েন্ট ইয়া পয়েন্ট এই পয়েন্টগুলো এখানেও পাবেন আচ্ছা আমাদের মূলত দরকার পড়ে কি টেক্সট টুলস আর এই টুলসটা আপনি রাখতে পারেন আর কোনো টুলসই এখানে দরকার পড়বে না আপনার কাজের ক্ষেত্রে এই টুলসগুলো কাজে পড়বে না এই ভার্টিক্যালগুলো এইগুলো কি করবে এগুলো আপনি ক্লিক করে আঁকবেন লিখবেন উপর থেকে নিচ দিকে আসবে এটা খুব কম দরকার পড়ে দরকার পড়েই না বলতে গেলে আচ্ছা আমরা কন্ট্রোল টি চাপলে ক্যারেক্টার প্যালেট আসে এই ক্যারেক্টার প্যালেটের আমরা কিছু জিনিস দেখছিলাম কিছু জিনিস দেখিনি ক্যারেক্টার প্যালেটের দেখছিলাম হচ্ছে গিয়ে কি এই জিনিসগুলো আমরা ফটোশপে দেখছিলাম কোনটার কি কাজ ইলাস্ট্রেটরে দেখছি কি তাই এই কাজগুলো আমরা হচ্ছে কিবোর্ড কমান্ডের মাধ্যমে অনেক কিছু করে থাকি হম কিছু কাজ কিবোর্ড কমান্ডের মাধ্যমে হয় না দেখাই আমরা যদি রাউন্ড কোনো শেপ নেই আচ্ছা দেখে এটা তো স্টার তাই না স্টার শেপ নিলাম নিয়ে এখানে আমি করে দেখি বিশ কুড়ি কি হলো ডেপথ বেশি হয়ে গেছে এখানে আমরা এটা বিশ করি এটাকে দশ করি ওকে করি ঠিক আছে আমি করলাম কি এই কর্নারগুলোকে রাউন্ড করে দিলাম এই যে এই যে ভিতরে দেখবেন যে একটা বৃত্ত আছে এই বৃত্তটাকে টেনে ওপর দিকে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে এরকম হয়েছে হুম করোনা হাইরাস এটাকে স্টারগুলোকে আমরা আরো ছোট করতে পারি স্টারের বিষয়টা কি যে এটা পয়েন্ট যে কয়টা হচ্ছে গা পয়েন্ট হবে হ্যাঁ আর এখানে হচ্ছে গিয়ে আছে কি যে রেডিয়াস ওয়ান রেডিয়াস টু মানে এই দুটার থেকে পার্থক্য আমরা এটা বিশ দিছি এটাকে আমরা কম করে দিই দশ আছে আমরা তেরো করে দিই এক দশ তিন তেরো দেখি কি হয় রেডিয়াসটা কম হয়ে গেল না পার্থক্য এই কর্নারের থেকে এই কর্নারের পার্থক্য কম হয়ে গেল এখন যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুলস নেই এবং এই রেডিয়াসটা কি ইয়া করি তাহলে শেপটা এইরকম আসলো আরো কম করে দেয়া যায় ঠিক আছে আমরা একটা রাউন্ড শেপ নেই স্টোকে একটা কালার দেই স্টোকে স্টোকটা চিকন করে দেই আরও কম করে দিতে পারি এই দুটাকে সেন্টার করব এখন সেন্টার করার জন্য কি করব অ্যালাইনে যাব এই যে উপরে অ্যালাইন আছেই অ্যালাইন থেকে আমরা জাস্ট সেন্টার করব এই কই গেল আর্ট বোর্ড সিলেক্ট আছে এই তো আমরা আর্ট বোর্ডটাকে চেঞ্জ করে দেই সিলেকশন করে দেই করে দেওয়ার পরে আমরা সেন্টার করলাম ঠিক আছে প্রসেসগুলো কাজে লাগে আচ্ছা এটাকে এই ব্রাউনটাকে আমরা কপি করতে পারি control C control B copy করলাম কপি করে ভেতরে নিয়ে আসলাম কপি করে ভেতরে নিয়ে আসলাম এখন এখানে আমি যদি টেক্সট টুলস নেই নিয়ে এখানে যদি একটা ক্লিক করি এই যে টেক্সট এরিয়াটা নেই এটা নেই নিয়ে এখানে একটা ক্লিক করি ক্লিক করে কিছু একটা লিখি ওরে বাবা এটা অনেক বড় হয়ে গেছে এটা ইয়ার ছোট করে দিতে হবে অন সাইজ আমাদের আমাদের শেপটাই ছোট হয়ে গেছে আমরা সাইজ কম করি চোদ্দো দেই তো দেখি কি হয় এবং এর কালার দেই কন্ট্রোল টি চেপে এটা নিয়ে আসি এবার এখান থেকে আমরা কালার দেই ঠিক আছে আমি এটার হচ্ছে গা কিছু একটা লিখি C P N E S C H double L CPNE school ঠিক আছে এটাকে আমি এটাকে আমি এটা কি বরাবর আর এটা ইন্ট বুঝতে পারতেছেন কি এটা হচ্ছে কি ইন্ট আর ওটা কি মিডিল তাহলে এটাকে এখানে নিয়ে আসলে এটা কি হয় সেন্টারে আসে না এখন সেন্টারটাকে সরে আমরা এখানে নিয়ে আসবো মিডিল বরাবর আমরা একটা কাজ করতে পারি মিডিল কি একটা ইয়া নিতে পারি না রুলার নিতে পারি না কন্ট্রোল আর চেপে একটা রুলার নিয়ে নেই এই যে এই মিডিল বরাবর একটা রুলার নিলাম তাহলে আমাদের এটা এখন বুঝতে সুবিধা হবে এটা ধরলাম এই ওপরেরটা নিলাম নিয়ে এটাকে এই মিডিল করে দিলাম সিপিএম ই স্কোর এটাকে আমরা আরেকটু বৃত্তটাকে ছোট করে দেই সিপিএন ইজ নিলাম এখন এই বৃত্তটাকে আবার কপি করি control C control B copy করে এটাকে নিচে নিয়ে আসি ঠিক আছে আর একটা কপি করি control C control B copy করে আগে এই যেটা নিছি আমরা এই বরাবর নিয়ে আসি আর একটা লেখা লিখি না আমরা নিচে কিছু লিখব নিচে লেখার জন্য আবার আমরা এই টুলসটা নেব কন্ট্রোল টি থেকে এই যে এই টুলসটা নিয়ে এই যে নিচে লিখবো এবার আমরা নিচে কোথাও সিলেক্ট করি স্ট্যাবলিশডের জন্য কি লেখে ই e এসটিডি না yes td সাদা করে দেই ওকে এখানে বোধহয় ইয়া হয়ে গেছে এক কাজ করি এটাকে বাহির করে নিয়ে আসি হ্যাঁ বাহির করে নিয়ে এসে লেখাটাকে আমি ইয়া করে দিই একটু অ্যাশ কালার করি যেন দুইটার ওপরে বোঝা যায় ঠিক আছে এখন দেখেন এটার কি স্ট্যাবলিশ কত হয় আচ্ছা দুই হাজার একুশ দিলাম তাহলে আমাদের এখন কি করতে হবে এন্ডিং পয়েন্টটা এখানে নিয়ে আসতে হবে লেখাটাকে একটু ছোট করতে পারি আমরা অন সাইড একটু ছোট করে দেই এখন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এন্ডিং পয়েন্টটাকে এখানে নিয়ে আসি নিয়ে এসে করি কি এটাকে ভেতর পাশে দিতে পারি না আমরা ভেতর পাশে দিয়ে নিচে নিয়ে আসি আর এই এন্ডিং পয়েন্টটাকে তাহলে একটু বড় করে দিতে হচ্ছে এবং মিডিলটাকে একটু ছোট করে দিতে হচ্ছে এখন এটাকে নিয়ে এসে এখানে রেখে দিলাম কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে কি দেখেন এ তো গেছে ভেতর পাশে এটা ভেতরের দিকে গেছে আমি কন্ট্রোল ওয়াই চাপি চেপে দেখি যে এটার সঙ্গে এটা অ্যাডজাস্ট হয়েছে কিনা এই লাইনের সঙ্গে এই লাইন অ্যাডজাস্ট হয়েছে কিনা এই অ্যাডজাস্ট হয়ে গেছে এটাকে এখন নিচে নিয়ে আসতে হবে আমাদের ওয়াই এই যে নিচে যে অপশনটা আছে দেখেন এর পাশে একটা ইয়া মানে ওপরে একটা এ নিচে ওয়ান লেখা আছে এটাকে যদি আমরা মাইনাস করতে থাকি এ দেখেন নিচের দিকে আসতে থাকে বুঝতে পারছেন এটাকে যদি আমরা মাইনাস করতে থাকি এ নিচের দিকে আসতে থাকে একে আমরা নিচে নিয়ে আসলাম এখন তো আর সমস্যা নাই আপনারা এরপরে করতে পারেন কি কিছু স্টার দিতে পারেন স্টার কিন্তু স্টারের এখানে এতগুলো হলো কি জন্য আমার পাঁচ দেখ পাঁচটা ইয়ার স্টারই ভালো এখানে দিলাম একটু ছোট করে দেই এবং ওপরে আর একটা দেখ এটাকে আরও ছোট করি এবং এটাকে নিচে নিয়ে আসি এটাকে অল্টার চেপে নিচে নিয়ে আসলাম ঠিক আছে এখন এটার এ নেওয়ার জন্য আমরা আর একটা রুলার নিতে পারি এখান থেকে এই বরাবর একটা রুলার নিলাম রুলার নিয়ে এই স্টারটাকে আমরা এই মিডিলিং করে দিলাম এটাকে একটু সরাই নিচে নিয়ে আসি এটাকে একটু সরাই মেজারমেন্ট করে দিই ঠিক আছে এটা তো স্টেট হলো এটাকে একটু বাঁকায়া দেই যাতে এই দিকে হয় আর এটাকেও একটু ঘুরাইয়া দেই যেন এই দিকে হয় ঠিক আছে আমরা তো এই এই কয়েকটা এখন কপি কন্ট্রোল জি করে গ্রুপ করে নেব নিয়ে জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসি নিয়ে এসে মিডিলে রাখি রেখার পরে রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট ওকে ঠিক আছে দুই পাশে দুইটা হয়ে গেল আমরা আরও অনেক ডিজাইন করতে পারি ইচ্ছে করলে ডিজাইন করা যায় যেমন একটা ডিজাইন দেখাই আপনারা ইয়ার ডিজাইন শিখছেন না ব্লেন্ড ইফেক্ট ডিজাইন শিখছেন না ব্লেন্ড ইয়া ব্লেন্ড বলতেছে যে রোটেশনের এই সেন্টার পয়েন্টে যদি আমি অল্টার চেপে ক্লিক করি তাহলে কি আসবে এরকম পয়েন্ট আসবে না পয়েন্ট আসবে এখানে আমি দিলাম কিন্তু ছয় দিলাম তারপরে যদি কপি করি রিভিউ দেখে নেই হ্যাঁ কপি যদি করি তাহলে কি হলো একটা হলো না এখন কন্ট্রোল ডি চাপতে থাকি ঠিক আছে এখন এটাকে আমরা স্টকটা কমায় দেই স্টকের সাইজ বেশি আছে এটাকে কমায় দেবো এটা মাঝখানে নিয়ে আসি দেখছেন হ্যাঁ ইচ্ছা করলে আপনি কালার দিতে পারেন আমি সাদা কালোই করবো প্রথমে পরে কালার দেব সমস্যা কি এই লেখার কালারটা একটু সাদা করে দেই এই লেখার কালারটা একটু অ্যাশ করে দেই একেবারে সাদা ভাল লাগবে না ঠিক আছে আর ভিতরে যে কোনো একটা আইকন দিতে পারেন হুম একটা আইকন তৈরি করি এখান থেকে খুব দ্রুত ডাইরেক্ট সিলেকশন টুলতে সিলেক্ট করা আছে কপি হওয়ার কথা তো কপি হ্যাঁ, হয়েছে উল্টে দেওয়ার জন্য এই কাজটাও করা যায় এই যে এটা উল্টে দেওয়ার বোঝা গেছে রিফ্লেক্ট এই টুলস দিয়েও করা যায় এভারেজ করে নেই এভারেজ আছে না এটা দুইটা কর্নার মিলে গেল এখন কি করব জয়েন করব জয়েন করলে হয়ে গেল এখন এখানে আমি একটা জাস্ট রাউন্ড রাউন্ডের কালার কালো করে দিই এই বরাবর এবং এখানে একটা ঠিক আছে এটা কি হলো এটা দিয়েই করি একটু চিকন করে দিই কি ব্যাপার এটা বোধহয় জয়েন হয়ে গেছে আমরা একটু এটা বোধহয় জয়েন হয়নি কন্ট্রোল যে জয়েন হয়েছে এবার বোধ হয় হয়েছে একটু ছোট করে দিলাম এবং এখানে আর একটা ইয়ে নেই নিয়ে এখন এইগুলো সবগুলোকে কি করব এগুলো সবগুলোকে অ্যালাইনমেন্ট করব অ্যালাইনমেন্ট করে মিডিল করে দেব মিডিল করে দিয়ে এগুলোকে পাথ ফাইন্ডার দিয়ে আমরা আবার এটা ইয়া দিয়েও করতে পারি শেপ বিল্ডার টুলস দিয়েও করতে পারি এই মাঝখানের এই জিনিসগুলো নাই করে দেব এই জন্য শেপ বিল্ডার টুলস নেব অল্টার চাপবো এইগুলো ডিলিট হয়ে গেল এইগুলো ডিলিট হয়ে গেল এখন এটাকে আমরা ওখানে নিয়ে যেতে পারি আর কাজ করা যায় করলে ভালো হয় একটা রাউন্ড নেব রাউন্ড নিয়ে খুব দ্রুত কাজ করি এইটুকু অংশ নিলাম ডিলিট করলাম ডিলিট করে এই রেখাটা রাখলাম বক্স নেই এই মাঝখান বরাবর একটা বক্স দিলাম এই বক্সটা কিসের চিহ্ন পাথের চিহ্ন এটাকে একটু স্টোকটা কমায় দেই ওয়ান আছে আমি সেভেন্টি ফাইভ করি বক্সটা এখানে দিলাম বক্সটা ছোট করি এই বক্সটা এখানে দেই এই বক্সটা এখানেও দেই এবার এই বরাবর একটা লাইন দেই এখানে চাপলাম চেপে এখানে দিলাম লাইনটা নিলাম অল্টার চেপে স্টেট চেপে দুই পাশেই লাইনটা হয়ে গেল ঠিক আছে সমান বরাবর এবং এটার ইয়া নেই এবং এটাকে আরেকটু ছোট করে ইয়া চিকন করে দেই দিয়ে দুই পাশে রাউন্ড দেব এখানে একটা রাউন্ড দেব রাউন্ডের ফিল কালার দেব স্ট্রোক দেব না এটাকে আবার এই পাশে দেই অবজেক্টে গিয়ে আমরা এক্সপ্লেন করে দেই এই যে স্ট্রোকটা এক্সপ্যান্ড করে দিলাম কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম গ্রুপ করে এটাকে এর ওপরে নিয়ে আসি কন্ট্রোল জি হ্যাঁ ইপিএস এর আইকনটা আমরা তৈরি করলাম করে যেহেতু ইলাস্ট্রেটরের কাজ করতেছি ইলাস্ট্রেটরের আইকন এখানে দিয়ে দিলাম ঠিক আছে আমাদের লোগো কমপ্লিট ওরকম হইতেছে কিন্তু এরকম যে শুধু স্টক পয়েন্টগুলো দেখাবে বুলেটগুলা ওইটা তার দেখাইতেছে কি কালার স্টক কালার অফ করে এগুলো দুইটা ইয়ে করে দেখতে খুঁজেতেছে একবার চেষ্টা করলাম একবার আপনি দেখেন অল্প নেই দেখেন একটা স্টার নেই কীভাবে মানে নিজের পছন্দ আচ্ছা আচ্ছা আচ্ছা বিষয়টা দেখায় আপনাকে কততম ক্লাস ছিল না না ইয়ার ওই ক্লাসটা কততম ছিল ক্যালেন্ডার আটা সাতাশ বোধ ছিল আচ্ছা দেখি দেখি বিষয় ছাব্বিশের ভিতর কোনো ক্লাস নাই কেন হবে একটু চেঞ্জ আছে এখানে হরিজন্টালি এবং ভার্টিক্যালি আছে এখানে তো কই দেখা যাচ্ছে তো হ্যাঁ। আমি এটা কতগুলো দিছে কন্ট্রোল থ্রি করলাম কন্ট্রোল থ্রি করার মানে কি ওখান থেকে ওটা হাইড হয়ে গেল লেয়ারটা হাইড হয়ে যায় কন্ট্রোল থ্রি চাপলে হাইড হয়ে যায় কন্ট্রোল সি করলাম কপি হলো কন্ট্রোল বি চাপলাম ওখানেই পেস্ট হলো এবং কন্ট্রোল থ্রি চাপলাম ওই লেয়ারটা হাইড হয়ে গেল এখানে শুধু একটাই আছে এখন কিন্তু আছে ওই লেয়ারটাও আছে এটাতে কপি করে রাখছে না কিন্তু ওটাকে হাইড করে রাখছে আচ্ছা ওটাকে রাখলাম ওটা আমার দরকার আছে এরপরে আমি করব কি জাস্ট হচ্ছে গিয়ে এই টুলসটা নেব লোটেড টুলস নিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব রাখলাম এই মিডিল বরাবর এবং এটাকে শিপ চেপে সরাই নিয়ে আসলাম এবং অল্টার চাপলাম তাহলে এটা কপি হয়ে এখানে আসলো আমরা এখন কন্ট্রোল ডি চেপে একেবারে গেলাম এখন কন্ট্রোল অল্টার থ্রি চাপলে কি হবে আগেরটা ফেরত আসলো এখানে দুইটা আছে তাই না এখন এগুলো ধরি ধরার পরে আমি করি কি ভালোর ভিতর নিয়ে যাই এটাকে একটা দুইটা তিন একটা বর্ডার দিলাম এই ফাঁকা ফাঁকা রাখতেছে না এর জন্য একটা বর্ডার দিয়ে দিলাম এবার এখানেও হচ্ছে আমরা বর্ডার দিয়ে দিতে পারি বা এইরকম করে ভিতর দিকে নিতে পারি দিলাম আপনার এখানে শিফট চাপতে হবে আমি তো যে লেটারের অন্য কাজ তো দেখাইতে পারলাম না যে এটার কাজ না আমি এটা এটা দেখাই স্টার নিলাম শিপ চেপে শিপ চেপে স্টার নিলাম ঠিক আছে স্টারের স্ট্রোক দিলাম বা স্ট্রোক না দিলেও হবে আপনি এরকমই রাখতে পারেন প্রথমে ধরার সুবিধার জন্য আপনি একটা লাইন বরাবর নেন নেয়ার পরে দূরে গিয়ে যে রোটেট রোটেট টুলসটা নেন দূরে একটু দূরে গিয়ে অল্টার চেপে একেবারে মাছ বরাবর যেন হয় আপনার দরকার পড়ে মাছ বরাবর যেন হয় একেবারে মাছ বরাবর একেবারে রুলারের মাছ বরাবর অল্টার চেপে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে আপনি বলে দিতে পারেন বা তো অল্টার চাপার দরকার নাই অন্যভাবেও করতে পারেন এখানে অ্যাঙ্গেল বলে দিতে পারেন কত অ্যাঙ্গেল প্রিভিউ দেখে এখানে আপনি অ্যাঙ্গেল তিরিশ দেখেন দেখেন তিরিশ হ্যাঁ তিরিশ কত দূর যায় ক্যান্সেল আর দরকার নাই আপনি জাস্ট হচ্ছে ক্লিক করেন একটা ক্লিক করার পরে শিফট চাপেন এটাকে ধরেন ধরে শিফট চাপেন শিফট শিফট শিপ চাপলে হয় কি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু দেখতেছি এর ভিতরে একটু ফাঁকা আছে তাই না সেক্ষেত্রে আমি করব কি এটাকে একটু উপরে দেব ঠিক আছে দেওয়ার পরে আবার এটা টেনে নিয়ে আসে নিয়ে আসে শিপ চাপি তাও দেখা যাচ্ছে একটু ফাঁকা হচ্ছে আরেকটু উপরে দেব দিয়ে শিপ চেপে এখন দেখেন কর্নারের সাথে কর্নার অ্যাডজাস্ট হয়ে গেছে কিন্তু আমার মনে হচ্ছে আরেকটু নিচে দিলে একেবারে অ্যাডজাস্ট হবে আরেকটু নিচে দিলাম এবার আবার নিলাম নিয়ে শিপ চাপলাম এবং অল্টার চাপলাম এবং কর্নার বাই কর্নার একেবারে মিলে গেছে এবার হ্যাঁ শিপ চেপে আবার অল্টার চাপছি এখন পি কন্ট্রোল ডি হ্যাঁ এই তো হওয়ার পরে এটাকে আমি এক্স দিয়ে আরে স্টোকটা ফিলে দেয় এটার উপরেই যেতে হবে এখন হচ্ছে কি আপনি কন্ট্রোল অল্টার বি আসার পরে আপনি এখানে যান এখানে না ডবল ক্লিক করেন স্মুথ আছে না স্টেপ করেন স্টেপ করার পরে স্টেপগুলো বাড়াইতে থাকেন রিহু দেন স্টেপ বাড়ান এই না হ্যাঁ এই যে এই টুলসে ডবল ক্লিক করছে এটা চলে আসে বা এখানেও যদি না পান তাহলে করবেন কি এই যে অবজেক্টে গিয়ে ব্লেন্ডে গিয়ে এই যে ব্লেন্ড অপশন এই যে স্মুথের জায়গা স্টেপ করে দেবেন এখানে লিখে দেন পনেরো কিংবা সতেরো বা বিশ যেটা আপনার ভালো লাগে হ্যাঁ এখন ওকে করেন আর স্টকের সাইজটা বেশি মোটা হয়ে গেছে এটা চিকন করে দেন এখন এটা পারবেন তো তাই না